গেছে আল্লাহ কোনো জায়গায় শান্তি নাই শান্তির মায় মরিরা গেছে অশান্তি মায় মরে নাই শান্তির মায় মরিরা গেছে অশান্তি মায় মরে নাই কি অশান্তি দিছে আল্লাহ ওরে কি অশান্তি দিছে আল্লাহ কোনো জায়গায় শান্তি নাই শান্তির মায় মরিরা গেছে অশান্তি মায় মরে নাই শান্তির মায় মরিরা গেছে অশান্তি মায় মরে নাই প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপনারা শুনছেন সালাম রিমিক্স টাকা পাইলে নারী পাইলে টাকা পাইলে না মালিক দ্বারা গাড়ি দিয়া চলে ওই কি অশান্তি দিছে আল্লাহ কোনো জায়গায় শান্তি নাই নাই মরিরা গেছে অশান্তি নাই মরে নাই শান্তি নাই মরিরা বাজার পাওয়ার অফ পঞ্চগড় aconteceu